কি ভাইয়া তুমি মাদারীপুর শহরে কমেন্টে যাও গালাগালি তোমার ফরিদপুর শহরে পাইলে করে দিব বললি সাহস থাকলে কমেন্ট বক্সে নাম্বারটা দিয়ে যাও প্রেম করব হায় হায় ওরে হায় হায় রোগে ধরেছে আমার কিছু জেলার পোলাপান বলে আমি নাকি বাইরে গেছি নুন খাইছি এলাকার গুনগামো এলাকার হিম্মত থাকলে ঠেকাই ফরিদপুর রাজবাড়ির উপরে কোনো জেলায় নেই সে যতই হোক বড় আর ক্ষমতার কথা বলো হাইরে বাজান ফরিদপুর রাজবাড়ির কাছে সব বাচ্চা সমতুল্য জীবনটা ছোট হলেও জীবনে লেখা গল্পগুলো অনেক বড় যার মনে নাই কোনো অহংকার যার মনে নাই কোনো ভয় সে আর কেউ না আমাদের আকরাম ভাই ভাই এই ভিডিওটা পাইলে একটা ডুয়েট করে যান আমরা ফরিদপুর আর মাদারীপুরের ভাই ব্রাদার হয়ে গেছি এক এখন আমরা ফরুকা পাবো বাকি সব জেলা সাইয়া সাইয়া দেখ